la খুশির চ্যানেলে কোটি কোটি ভিউ কোটি কোটি ভিউ আমার চ্যানেলে নেই কি সুই ও দাদা কারো আমি বুঝলাম না ও দাদা কারো আমি বুঝলাম না মানুষের গল্প চাইয়ে আমার গল্প আমার গল্প এ সুন্দর Botado abril দাহা দেখিতে যাইয়ে হে দেখিতে যাইয়ে হে গেল আমার কাতরা শুয়ে ও দাদা পৃথিবীও ভালো হবে নে আমাদের কলাম নাই কানিয়াহাই নাই কানিয়াহাই আবেতে কইলো টাকা সাদার দাও সেই অডিও ভিডিও করবে নে সেই অডিও ভিডিও করবে নে এই অডিও করতে হবে মেয়েদের গায়ে টানা কাটা বিলাউস কাটা বিলাউস তাদের হসে ভিউ হাউস ফুল ও দাদা নষ্ট কাম তোমরা কইও না ও দাদা নষ্ট